হ্যালো এভরিওয়ান ই লার্নিং প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনের লাস্ট অ্যান্ড ফাইনাল ফিগার অর্থাৎ ফিফথ ফিগার নিয়ে আলোচনা করতে চলেছি সবাই অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে তাহলে এই ফিগারটা সম্পর্কে সবার একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে আর একটা নোটিফিকেশান আছে তোমাদের জন্য সেটা হচ্ছে এই চ্যানেলে ওয়ার্কশপ ক্যালকুলেশান অ্যান্ড সায়েন্সের ওপরে কিছু ভিডিও আপলোড হতে চলেছে তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে ওই ক্লাসগুলো আপলোড হলে তোমরা তার নোটিফিকেশান সরাসরি পেয়ে যাবে তো এখানে যেই ফিগারটা দেওয়া আছে এই ফিগারটাকে যদি আমরা কেয়ারফুলি দেখি তাহলে এখানে একটা এক্স ডাইরেকশান দেখতে পাচ্ছি আমরা তো এক্স ডাইরেকশানটাকে আমরা সবসময় আমাদের ফ্রন্ট ভিউ ধরবো এবং তার অপোজিট যে সাইডটা অর্থাৎ শর্টেস্ট যে সাইডটা সেটাকে আমরা সাইড ভিউ হিসেবে ধরবো তো আমরা এই এক্স ডাইরেকশান থেকে যদি দেখি অর্থাৎ ফ্রন্ট সাইড থেকে দেখি তাহলে এই ফিগারটার ওভারঅল লেন্থ আমরা দেখতে পাচ্ছি fourteen mm plus seventy mm plus fourteen mm অর্থাৎ টোটাল নাইনটি এইট এমএম তো আমরা থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রোজেকশানের জন্য আমাদের প্রথমে হরাইজন্টাল অ্যাক্সিস এবং ভার্টিক্যাল অ্যাক্সিস টানতে হয় তো আমরা সবার প্রথমে একটা নাইনটি এইট এমএমের হরাইজন্টাল লাইন ড্র করবো এবার আমরা কি দেখতে পাচ্ছি এই ফিগারটার ওভারঅল হাইট আছে টোয়েন্টি প্লাস টোয়েন্টি ওয়ান অর্থাৎ এই বেস প্লেটটার থিকনেস আছে টোয়েন্টি আর বেস প্লেটের পর থেকে যে পার্টটা আছে সেই পার্টটা থেকে এই যে হলো সার্কুলার পার্টটা আছে তার সেন্টার পর্যন্ত হাইট আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি ওয়ান আর এই যে হাফ সার্কেলটা আছে সেই হাফ সার্কেলের রেডিয়াসও আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি ওয়ান তাহলে এই ফিগারটার ওভারঅল হাইট কত হচ্ছে না twenty plus twenty one plus twenty one অর্থাৎ ওভারঅল হাইট আমরা পাচ্ছি সিক্সটি টু তো আমরা হরাইজন্টাল ডাইরেকশানে হরাইজন্টাল অ্যাক্সিসটা ড্র করার পরে আমরা এই ভার্টিক্যাল ডাইরেকশানে এখান থেকে সিক্সটি টু এমএমের একটা লাইন ড্র করব এবার এই দুটো লাইন থেকে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ডাইরেকশানে দশ এমএম mm ছেড়ে ছেড়ে দুটো লাইন ড্র করব একইভাবে আমরা যেই থার্ড ভার্টিক্যাল লাইনটা পেলাম সেখান থেকে আমরা এই ফিগারটাকে আবার যদি ভালো করে দেখি তো আমাদের শর্টেস্ট যে ডিস্টেন্সটা অর্থাৎ এই বেস প্লেটটার বেস প্লেটটাকে যদি আমরা সাইড থেকে দেখি তাহলে এই ফিগারটার যে উইথটা আমরা পাচ্ছি সেটা আছে ফর্টি টু তো আমরা এই ভার্টিক্যাল লাইনটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে রাইট হ্যান্ড সাইডে ফর্টি টু এমএম যাব আর আবার আমাদের হরাইজন্টাল অ্যাক্সিসটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা ভার্টিক্যাল ডাইরেকশানে সিক্সটি টু এমএম যাবো এবার একইভাবে এই হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইনগুলো থেকে আমরা দশ এমএম mm ছেড়ে ছেড়ে দুটো করে লাইন টানবো তো আমরা এই হরাইজন্টাল আর ভার্টিক্যাল অ্যাক্সিসগুলো পেয়ে গেলাম তো আমরা কি জানি থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্রাইটেরিয়া হচ্ছে ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউটা সবসময় হরাইজন্টাল অ্যাক্সিসটার নিচে হয় এবং টপ ভিউটা হয় ঠিক ফ্রন্ট ভিউ যেখানে হয় তার ওপরে তো আমরা আমাদের সবার প্রথমে সাইড ভিউটাকে ড্র করে নেব তো সাইড ভিউটা আমরা ফোর্থ কোয়াড্রেন্টে ড্র করব এবং আমাদের ফ্রন্ট ভিউটা তারপরে ড্র করব সেখান থেকে প্রজেকশন লাইন ড্র করে অর্থাৎ আমরা ফ্রন্ট ভিউটাকে আঁকবো আমাদের থার্ড কোয়াড্রেন্টে এবং টপ ভিউটা আমরা ঠিক আঁকবো সেকেন্ড কোয়াড্রেন্টে অর্থাৎ ফ্রন্ট ভিউয়ের ওপরে তো আমরা সবার প্রথমে কি আঁকবো না সাইড ভিউ তো সাইড ভিউটা যেহেতু এই ফিগারটার ওভারঅল হাইট কত না সিক্সটি টু এমএম এই কর্নার পয়েন্ট থেকে আমরা টোয়েন্টি ওয়ান এমএমের একটা লাইন ড্র করবো কারণ কি না এই বেস প্লেটটার উইথটা আমরা দেখতে পাচ্ছি ফর্টি টু তো এটার যদি আমরা হাফ করি অর্থাৎ আমরা পাবো টোয়েন্টি ওয়ান অর্থাৎ আমরা এই কর্নার থেকে যদি রাইট সাইডে টোয়েন্টি ওয়ান এমএম যাই তাহলে আমরা এই বেস প্লেটটার সেন্টার লাইনটাকে আমরা ড্র করতে পারবো তো আমরা টোয়েন্টি ওয়ান এমএম নিয়ে রাইট সাইডে গেলাম এবার আমরা নিচে নামছি টোয়েন্টি ওয়ান এমএম কারণ কি আমরা দেখতে পাচ্ছি যেই হাফ সার্কেলটা সেই হাফ সার্কেলটার রেডিয়াসটা আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি ওয়ান এমএম তো আমরা যদি আবার টোয়েন্টি ওয়ান এমএম নিচের দিকে নামি তাহলে আমরা কি পাবো না ওই হাফ সার্কেলটার সেন্টারটা পেয়ে যাবো তো আমরা নিচে নামছি টোয়েন্টি ওয়ান এমএম তো এখান থেকে আমরা হাফ সার্কেলটাকে ড্র করবো টোয়েন্টি ওয়ান এমএম রেডিয়াস নিয়ে একইভাবে আমরা যদি এই ফিগারটাকে দেখি তো আমরা দেখতে পাচ্ছি একটা হলো সার্কুলার পার্ট কেটে নেওয়া আছে যেটার ডায়ামিটার আছে টোয়েন্টি এমএম mm। তো আমরা এই সেন্টার পয়েন্ট থেকে টেন এমএম রেডিয়াস ধরে ওই সার্কেলটাকে ড্র করে নেবো আমরা হলো সার্কুলার পার্টটাকে পেয়ে গেলাম আর হাফ সার্কেলটাকে পেয়ে গেলাম এবার হাফ সার্কেলটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমরা নিচে নামবো টোয়েন্টি ওয়ান এমএম দিয়ে আমরা লেফট সাইডে কতটা আসবো না ফর্টি টু এমএম আসবো আবার ওপরে যাব টোয়েন্টি ওয়ান এমএম তো আমরা আপার যেই পার্টটা সেটাকে আমরা পেয়ে গেলাম এবার আমাদের এই বেস প্লেটটাকে ড্র করতে হবে তো আমাদের টোয়েন্টি ওয়ান এমএম যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমরা কতটা নামবো আরও নামবো টোয়েন্টি এমএম দিয়ে আমরা লেফট সাইডে যাব ফর্টি টু এমএম আবার উপরে যাব টোয়েন্টি এমএম তো আমরা এই এটাকে এই ফিগারটাকে যদি সাইড থেকে দেখি নর্মালি তো আমরা এরকম একটা ভিউ দেখব এবার এটাকে যদি আরও একটু কনসেপচুয়ালি দেখি তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুটা পার্ট ভেতর থেকে কেটে নেওয়া আছে যেটার থিকনেস আছে সিক্স এমএম তো আমরা এটাকে যদি সাইড থেকে দেখি এই সিক্স mm এমএমের একটা হিডেন লাইন এই পোর্শনটাই দেখতে পাবো তো আমরা এই হিডেন লাইনটাকে এখানে ড্র করব অর্থাৎ আমরা যে কোনো একটা কর্নার পয়েন্ট থেকে ওপরে সিক্স এমএম mm উঠব দিয়ে এরকম একটা সিক্স এমএমের থিকনেসের ওই হিডেন লাইনটাকে ড্র করব বোঝার সুবিধার জন্য অন্য একটা কালার কালি দিয়ে হিডেন লাইনটা ড্র করলাম নেক্সট আমরা কি করব আমরা সেন্টার লাইনটাকে ড্র করে নেব এবার যদি ফিগারটাকে আরও একটু কনসেপচুয়ালি দেখি এই সাইড থেকে তো আমরা দেখতে পাচ্ছি এই পার্টে একটা হলো সার্কুলার পার্ট কেটে নেওয়া আছে তো আমরা যখন সাইড থেকে দেখব এই সার্কেলটা দেখতে পাচ্ছি বারো এম এম ডায়ামিটারের আছে তো এটার হাফ অর্থাৎ সিক্স এমএম mm। তো আমরা এই সেন্টার লাইনটা থেকে সি সিক্স এমএম নিয়ে লেফট সাইডে এবং রাইট সাইডে দুখানা হিডেন লাইন ড্র করব তো আমরা এরকম হিডেন লাইন ড্র করলাম নেক্সট আমরা কি করব হরাইজন্টাল ডাইরেকশানে সেন্টার লাইনটাকে ড্র করে নেব তো এটা পেলাম আমাদের সাইড ভিউ নেক্সট আমরা ফ্রন্ট ভিউটা ড্র করব এই সাইড ভিউ থেকে কিছু প্রোজেকশন লাইন ড্র করে এই যে আমরা বেস প্লেটটা পাচ্ছি সেখান থেকে আমরা কিছু প্রজেকশন লাইন ড্র করে নেব তো আমরা সবার প্রথমে ফ্রন্ট ফ্রন্ট ভিউয়ের বেস প্লেটটাকে ড্র করব তো আমরা কি দেখতে পাচ্ছি না সবার প্রথমে এই কর্নার থেকে লেফট সাইডে আছে ফর্টিন এমএম mm, তো আমরাও যাব লেফট সাইডে ফরটিন এমএম তারপরে ওপরে উঠেছে সিক্স এমএম mm, তারপরে আবার লেফট সাইডে গেছে সেভেন্টি এমএম mm, আবার নিচে নেমেছে সিক্স এমএম mm, তারপরে আবার লেফট সাইডে ফরটিন এমএম আবার ওপরে উঠেছে টোয়েন্টি এমএম mm। একইভাবে আমরা এই কর্নার থেকেও ওপরে উঠবো টোয়েন্টি এমএম দিয়ে এই দুটো এন্ড পয়েন্টকে আমরা কানেক্ট করে দেবো দিয়ে এই প্রোজেকশন লাইনগুলোকে ইরেজ করে দেবো তো আমরা আমাদের বেস প্লেটটাকে পেয়ে গেলাম নেক্সট আমরা এই বেস প্লেট থেকে একটা সেন্টার লাইন ড্র করব তাহলে আমাদের আপার পার্টটাকে আঁকতে সুবিধা হবে তো আমরা দেখতে পাচ্ছি এই বেস প্লেটটার ওপরে এই fourteen m m by twenty one plus twenty one অর্থাৎ ফর্টি টু এম এর এই পার্টটা উঠেছে অর্থাৎ আমরা সেন্টার লাইন থেকে লেফট সাইডে যাব সেভেন এমএম এবং রাইট সাইডে যাব সেভেন এমএম আমরা এই ফরটিন এমএম থিকনেসের এই পার্টটাকে পেলাম দিয়ে আমরা এই সেন্ট্রাল লাইনটাকে ইরেজ করে দেবো তো এবার যদি আমরা আবার কনসেপচুয়ালি এই ফিগারটাকে ফ্রন্ট থেকে দেখি তো আমরা দেখতে পাচ্ছি মাঝখানে একটা হলো সার্কুলার পার্ট কাটা আছে কোথায় কাটা আছে না এই বেস প্লেট যেখানে শেষ হচ্ছে সেখান থেকে টোয়েন্টি ওয়ান এমএম উঠে এরকম আমরা একটা সার্কুলার শেপের সেন্টারটাকে পাচ্ছি তো আমরা যেহেতু সাইড ভিউতে ড্র করে নিয়েছি তো সেহেতু আমাদের আর নতুন করে ড্র করতে হবে না আমরা কি করব না এই সেন্টার লাইনটাকে এক্সটেন্ড করব লেফট হ্যান্ড সাইডে প্রজেকশন লাইন হিসেবে যার ফলে আমরা এই সেন্টার লাইনটাকে পেয়ে যাব তো সেন্টার লাইনটা ড্র করার পরে আমরা যদি এই সাইড থেকে দেখি তো আমরা এই হলো সার্কুলার পার্টটার উপরের এবং নিচের পার্টটাকে হিডেন লাইন হিসাবে দেখতে পাবো তো আমরা হিডেন লাইনটা ড্র করার জন্য এই যে সাইড ভিউটা সাইড ভিউয়ের এই হলো সার্কুলার পার্টটা থেকে প্রজেকশান করে লেফট সাইডে লাইনগুলোকে এক্সটেন্ড করব তাহলে আমরা এই সেন্টার লাইনের উপরে আর নিচে লাইন ড্র করতে পারবো হিডেন লাইন দুটোকে এবার আমরা কি করব এখানে হিডেন লাইন দুটোকে শো করতে পারবো তারপরে আমরা প্রজেকশন লাইনগুলোকে ইরেজ করে দিচ্ছি দিয়ে আবার যদি এই ফিগারটাকে দেখি তো আমরা দেখতে পাচ্ছি এই বেস প্লেটে একটা সার্কুলার শেপ কাটা আছে রাইট সাইডে আবার লেফট সাইডেও একটা সার্কুলার শেপ কাটা আছে তো আমরা কি করব না একদম এই কর্নার থেকে বা এন্ড থেকে আমরা লেফট সাইডে যাওয়ার প্রথমে যাবো টোয়েন্টি ফোর এমএম আরও যদি টোয়েন্টি ফোর এমএম যাই তাহলে এই হলো সার্কুলার পার্টটার সেন্ট্রাল পয়েন্টটাকে পেয়ে যাব একইভাবে আমরা এই কর্নার পয়েন্টটা থেকেও রাইট সাইডে আসবো টোয়েন্টি ফোর এমএম তাহলে আমরা এই সেন্টার লাইনটাকে পেয়ে যাব তো সেন্টার লাইন দুটো আমরা পেয়ে গেলাম এবার আমরা কি দেখতে পাচ্ছি এই যে হলো সার্কুলার পার্টগুলো সেগুলোর ডায়ামিটার আছে টুয়েলভ এমএম করে তো আমরা কি করব এই সেন্টার লাইন থেকে লেফট সাইডে সিক্স এমএম এবং রাইট সাইডে সিক্স এমএম করে এই পাশে এবং এই পাশে দুখানা হিডেন লাইন ড্র করব তো আলটিমেটলি আমরা আমাদের ফ্রন্ট ভিউটাকে আঁকতে পারলাম এবার এই ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ থেকে প্রজেকশন লাইন তুলে ফ্রন্ট ভিউয়ের উপরে আমাদের টপ ভিউটা আমরা এঁকে নেব তো আমরা সাইড ভিউ থেকে ভার্টিক্যাল ডাইরেকশানে যে কটা লাইন আছে সে কটা লাইনকে ভার্টিক্যাল ডাইরেকশানে এক্সটেন্ড করব সর্বপ্রথমে এই তিনখানা লাইনকে এক্সটেন্ড করলাম এই সেন্টার লাইনটাকে রাইট হ্যান্ড সাইডের কর্নার লাইনটাকে এবং লেফট হ্যান্ড সাইডের এই কর্নারের লাইনটাকে তো এক্সটেন্ড করার পরে আমরা কি করব একদম এই কর্নার থেকে আমরা সার্কুলার শেপ ড্র করব এরপরে আমরা এই দুটো লাইনকে লেফট হ্যান্ড সাইডে এক্সটেন্ড করব এবার আমরা এই ফ্রন্ট ভিউতে যে কটা ভার্টিক্যাল ডাইরেকশনে লাইন পেয়েছি সেগুলোকে ওপর দিকে এক্সটেন্ড করবো এরপরে আমরা কি করব না এই আউটার লাইনগুলোকে ড্র করে নেবো অর্থাৎ বর্ডার লাইনগুলোকে ড্র করে নেব আউটার লাইনগুলো ড্র করার পরে মাঝখানের যে দুটো ভার্টিক্যাল লাইন পাচ্ছি সেই দুটোকে আমরা ড্র করে নেব এরপর আমরা কি করব এই বেস প্লেটে ফ্রন্ট ভিউতে বেস প্লেটে যেই সেন্টার লাইন দুটো পেয়েছি ভার্টিক্যাল ডাইরেকশানে সেই ভার্টিক্যাল লাইন দুটোকে এক্সটেন্ড করবো প্রোজেকশন লাইনের মাধ্যমে এই সেন্টার লাইন পর্যন্ত যার ফলে আমরা কি করব কি পাবো না দুখানা সেন্টার পয়েন্ট পাবো এবার এই সেন্টার পয়েন্ট থেকে এই হলো যে সার্কুলার পার্টটা আছে বেস প্লেটের ওপরে অর্থাৎ আমরা যদি টপ থেকে দেখি এই টপ থেকে যদি আমরা দেখি তাহলে আমরা এই এক পাশে একটা হলো সার্কুলার প্লেট আর এই পাশে একটা হলো সার্কুলার প্লেট দেখতে পাবো তো সেগুলোকে এখানে আর এখানে ড্র করব এই সেন্টার লাইন থেকে তো হলো সার্কুলার পার্টটার ডায়ামিটার আছে টুয়েলভ এমএম mm, তো আমরা এই সেন্টার পয়েন্ট থেকে সিক্স এম এম রেডিয়াস ধরে দুখানা সার্কেল ড্র করব নেক্সট আমরা যে কটা প্রজেকশন লাইন ড্র করলাম সে কটা প্রজেকশন লাইনকে ইরেজ করে দেবো নেক্সট আমরা এই সার্কুলার যে পার্ট দুটো আছে সেই দুটোর সেন্টার লাইন ড্র করব আর এই মাঝখানের যে পার্টটা আছে সেটারও একটা সেন্টার লাইন ড্র করবো নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি না এই যে খাঁজ পার্টটা এটাকে যদি আমরা উপর থেকে দেখি তো আমরা এখান থেকে উপর থেকে দেখতে পারবো না এই খাঁচকাটা পার্টটাকে তো সেহেতু এই পোর্শানে আমরা একটা হিডেন লাইন দিয়ে সেই খাঁচকাটা পার্টটাকে দেখাবো তো আমরা আমাদের সুবিধার্থে কী করবো এই ফ্রন্ট ভিউ থেকে যেই খাঁচকাটা পার্টটা যেখান থেকে শুরু হচ্ছে এবং যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখান থেকে দুখানা প্রজেকশন লাইন ড্র করে ওপর দিকে এক্সটেন্ড করবো তো আমরা এই স্টার্টিং থেকে প্রজেকশন লাইনটাকে ড্র করে ওপর দিকে এক্সটেন্ড করলাম আর এন্ডটাতেও অর্থাৎ খাঁচটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখান থেকেও প্রোজেকশন লাইনটাকে ড্র করে ওপর দিকে এক্সটেন্ড করলাম এবার এখান যেখানে প্রজেকশন লাইনটা শেষ হলো সেখান থেকে আমরা হিডেন লাইন ড্র করে এক্সটেন্ড করব শেষ পর্যন্ত তো হিডেন লাইনগুলো ড্র করার পরে আমরা প্রোজেকশন লাইনগুলোকে ইরেজ করে দেবো নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি আমরা যদি ওপর থেকে দেখি তো আমরা এই ভেতরে যেই হলো সার্কুলার পার্টটা আছে সেটার আউটার আর ইনার পোর্শানটাকে দেখতে পাবো হলো সার্কুলার পার্টটার ডায়ামিটার আছে টোয়েন্টি এমএম mm, তো আমরা কি করব এই যে সেন্টার লাইনটা আমরা ড্র করেছি হরাইজন্টাল ডাইরেকশনে সেই সেন্টার লাইনটা থেকে ওপরে টেন এমএম নিয়ে একটা হিডেন লাইন ড্র করবো এবং নিচে টেন এমএম mm নিয়ে একটা হিডেন লাইন ড্র করবো তো এখানে আমাদের টপ ভিউটা আঁকাও শেষ হলো তো নেক্সট আমরা ইরেজ করে দিচ্ছি হরাইজন্টাল অ্যাক্সিস এবং ভার্টিক্যাল অ্যাক্সিসগুলোকে তো নেক্সট আমরা কি করব ডাইমেনশানগুলো দিয়ে দেবো এবং ফ্রন্ট ভিউ সাইড ভিউ এবং টপ ভিউ নিচে লিখে দেবো আঁকার কাজ এখানেই শেষ হলো তো আমরা নেক্সট ড্রয়িং ক্লাস থেকে আমরা আইসোমেট্রিক প্রজেকশান কিভাবে ড্র করতে হয় সেটা আঁকা শিখব তো এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে যদি হেল্পফুল হয় তোমরা যদি এই ক্লাসটা থেকে কিছু শিখতে পারো অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে that's all for the day thank you